ওকে আজকে আমি কথা বলবো হচ্ছে ল্যান্ডিং পেজটা কীভাবে তৈরি করবেন এটা শুধু বিগিনারদের জন্য যারা আমরা ক্লিক ব্যাঙ্ক অথবা সিপিএ অথবা অ্যাড ক্যাম্পিং নিয়ে কাজ করে থাকি তাদের জন্য এটা খুবই উপকারী হবে কারণ হচ্ছে আমাদের এই কাজগুলো ইদানিং আমাদের লাগবে কারণ আমাদের অনেক ক্লায়েন্টের অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে যারা বলে যে আমাকে একটা সুন্দর একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে এটার উপর ভিত্তি করে তুমি একটা কি করো ল্যান্ডিং পেজটা তৈরি করো কারণ এই ল্যান্ডিং পেজটা কোন কোন কাজে লাগতে পারে ধরেন আপনাকে যদি লিড জেনারেশনের অ্যাড ক্যাম্পেনের কাজ করতে বলে অথবা যদি আপনার নির্দিষ্ট একটা সিপিএ বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট থাকে তাহলে আপনি কি ওই ল্যান্ডিং পৃষ্ঠার মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে কিন্তু আপনি সেল করতে পারেন এর জন্য কি আপনাকে একটা ল্যান্ডিং পিস্টার দরকার পড়বে যদি আপনার ল্যান্ডিং পৃষ্ঠার যদি আপনি ফ্রেস না পারেন বা ওয়েব ডেভেলপমেন্ট যদি সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি গেট রেসপন্স নামের একটা ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনি যে মানে পাঁচ মিনিট থেকে ছয় মিনিট সময় লেগে কিন্তু আপনি একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন মানে একটা ল্যান্ডিং পৃষ্ঠা তৈরি করে ফেলতে পারবেন আর সেখানে সেখানে থেকে কিন্তু আপনি ওই ল্যান্ডিং পেজটা প্রচার করে কিন্তু আপনি প্রফিট আপনার ইনকাম করতে পারেন তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা সরাসরি যদি আমরা ডিসপ্লেতে চলে যাই তো ওইখান থেকে আরেকটা জিনিস আছে ওইখানে অনেক বিষয় আছে আসলে এক ক্লাসের ভিতরে বলা পসিবলও না তো আমি চলে যাব হচ্ছে get okay GetResponse credit response লিখে আপনি সার্চ করবেন বা আপনারা সার্চ করবেন করার পরে আমরা প্রথমেই এরকম একটা সফটওয়্যার পাবো দেখে নিচের দিকে যাই গেট রেসপন্স এখানে অ্যাড চলতেছে এখানে বলে দিচ্ছে এটা সবচাইতে কার্যকরী কোনটা গেট রেসপন্স মূলত মার্কেটিং প্ল্যাটফর্ম এখানে সবচেয়ে বেশি হয় আনলিমিটেড ইমেল মার্কেটিং আরও আদার্স অনেক কিছু হয় অ্যাফিলিয়েট প্রোগ্রাম অর্ক home or about GetResponse এখানে অনেকগুলো আছে email marketing landing page builder pricing এগুলো অনেকগুলো ফিচার দেওয়া আছে লিড জেনারেশন আপনি ভিতরে গেলে মানে আমরা যদি এই পেজের ভিতরে যাই মানে আমাদের এই ওয়েবসাইটের ভিতরে যাই তাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবো যে এখানে কি কি করা যাবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওভারভিউ তো এটার বলা এটা হোম পেজ বলতে পারি আমরা হোম পেজ এটা ঠিক আছে এটা হোম পেজটা দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের কি গেট রেসপন্সের একটা হচ্ছে হোম পেজ তো এটা এখানেই মূলত আমাদের কাজগুলো করতে হবে তার আগে আপনি একটু প্রাইসিংগুলো দেখতে পারেন আপনি যদি লং টাইম বিজনেস করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রাইসিংটা দেখতে হবে প্রাইসিংটা দেখে কাজ করতে পারবেন ঠিক আছে আর যদি প্রাইসিং সম্পর্কে যদি না থাকে আইডিয়া তাহলে কিছু করার নাই এটা সবারই থাকে আইডিয়া প্রাইসিং হচ্ছে এই এই ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ফি থাকে যে আপনি এতদিন কাজ করবেন এটার জন্য আপনাকে একটা সাবস্ক্রিপশন কিনতে হবে তো এটা ধরেন একটা সাবস্ক্রিপশন এখানে কিন্তু আপনি চাইলে তিরিশ দিনের জন্য আপনি ফ্রিতে ইউজ করতে পারেন unlimited new listed on landing পেজটা তৈরি করতে পারবেন ওয়েবসাইট বিল্ড করতে পারবেন connected domain sign up form আর অনেক কিছু করতে পারবেন সেটা হচ্ছে ফ্রিতে করতে পারবেন আবার চাইলে আপনি কি এটা আপনি প্রতি মাস পনেরো ডলার করে দিয়েও আপনি কাজগুলো করতে পারেন যদি আপনার মনে হয় বিজনেসটা মাত্র আপনি ধরেন দশ থেকে পনেরো বা এক মাসের একটা নির্দিষ্ট সময়ের জন্য তাহলে আপনি কি ফ্রিতে ইউজ করতে পারেন আর যদি মনে করেন যে না এটা এই বিজনেসটা আমার মূলত লং টাইম তাহলে কি হবে তাহলে আপনি কিন্তু এখান থেকে একটা সাবস্ক্রিপশন কিনে নিতে হবে তো আমি যেহেতু আমার এটা চাচ্ছি যে আমি অন টাইম ইউজ করব তো আমি সেই জন্য আমি এখান থেকে একটা মানে আমি প্যাকেজ কিনবো না সরাসরি আমি ফ্রি মানে ট্রায়ালটা ইউজ করব। তো আমি আমার জিমেলের প্রয়োজন হবে আপনি আপনার নিজস্ব জিমেল দিয়ে আপনার নিজস্ব মানে পার্সোনাল একটা জিমেল খুলে সেখান থেকে আপনি এই এই সাইটে সাইন আপ করবেন কারণ এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট সেই জন্য আমি এখান থেকে শুধু আমি একটা ফেক জিমেল দিয়ে আমি সাইন আপ করবো তো এখান থেকে আসবো হচ্ছে টেন মিনিট একটা জিমেল নিব আমি দশ মিনিটের জন্য একটা জিমেল নিব শুধু আমার রেজিস্টার করার জন্য তো এটা হচ্ছে আমাদের একটা টেন মিনিট জিমেলের একটা ওয়েবসাইট এখান থেকে আপনি দশ মিনিটের জন্য যে কোনো জিমেল পেয়ে যাবেন অ্যাক্সেস পেয়ে যাবেন ফুল অ্যাক্সেস এখানে মেসেজ মেসেজ সব আসবে আপনি এখান থেকে ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন কিন্তু আপনারা যদি করেন এই সাইটে কাজ করতে চান অবশ্যই আপনার নিজস্ব জিমেল দিয়ে আপনাকে কি এখানে সাইন আপ করতে হবে আর যদি আপনি মনে করেন না এটা আমি দেখতে চাই এটা কীরকম কি একটু আমি বিষয়টা বুঝতে চাই ফার্স্ট টাইম তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে একটা ফ্র্যাক জিমেল দাও এটা বিষয়টা বোঝার জন্য বা এই এখানে কি কি করা যায় এটা দেখার জন্য আসতে পারেন তো আমরা সাইন আপ ফ্রিতে ক্লিক করব সাইন আপ ইন ফ্রি তো আমি এখানে ক্লিক করার পর এখানে একটা ইমেল থাকছে আমি এখান থেকে আমার একটা ইমেল দিয়ে দিই আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমার নাম দিয়ে দিব হচ্ছে রাজু আহমেদ এখানে আমার নাম দিয়ে দিলাম এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে তো এটা আমি এবার ক্রিয়েট করে ফেলবো এখানে বলতেছে সব কিছু ঠিকঠাক আছে অবশ্যই এখানে আপনাকে এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনারা একটু সম্মুখীন মানে একটু ভেজালের সম্মুখীন পড়বেন মানে প্রবলেম হবে আর কি তো এখানে বলবে যে আটটা ক্যারেক্টার দিতে হবে ওকে আটটা ক্যারেক্টার দিতে হবে ম্যাক্স একটা লেটার থাকতে হবে একটা নাম্বার থাকতে হবে তারপরে আপনার অ্যাট দ্য রেট এরকম আইকন থাকতে পারবে use the special characters E at the rate G এরকম কিছু একটা থাকতে পারে আমারটা আমি দেখাচ্ছি না আমার পাসওয়ার্ড ঠিক আছে আমি এটা সাইন আপ করে ফেলতেছি তো ক্রিয়েট অ্যাকাউন্ট তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম দেখি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কিনা আমাদের অ্যাকাউন্টটা আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমরা এখানে বলতেছে আপনার মেলে একটা এস চলে গেছে আপনি এস কি ভেরিফাই করলেই আপনার মূলত অ্যাকাউন্টটা কমপ্লিটলি হয়ে যাবে ওকে আমরা আমাদের যেহেতু ফেক জিমেলটা করছি আমাদের একটা নোটিফিকেশান আছে এই যে নিচের দিকে দেখেন আর লেখা আসছে আমি কিন্তু চলে আসছি টেন মিনিট জিমেলে এখানে ওকে এখানে লেখা আসছে please active your GetResponse account okay আমরা গেট রেসপন্স অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ করে দিব যেহেতু আমাদের কাজই হচ্ছে অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ চাচ্ছে তার আমরা অ্যাক্টিভটা করে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টটা কি ফুলফিল হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এখানে আসার পর আপনার অ্যাকাউন্টটা প্রথম সাইন আপ ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে মানে তখন আপনাকে এখানে কি হবে পার্সোনাল কিছু কিছু ডিটেলস দিতে হবে আমি পার্সোনাল কিছু ডিটেলস দিতেছি আমার তো এখানে আপনার ওকে দিয়ে দিলাম আপাতত এখান থেকে এখানে একটা ফোন নাম্বার চাচ্ছে দেখি এখানে যা খুশি দিতে পারেন আপনার ইচ্ছা কোনো কিছু না এটা ওরা চেকও করতে আসে না zero one six four double one two seven two seven zero one six four double one two seven three six three okay আমি একটা নাম্বার দিয়ে দিলাম এবার দেখি নাই কিনা ওকে আমাদের অলরেডি এখানে আমাদের একটা ভেরিফিকেশন কোড আসার কথা আমি একটু চেক করে দেখি আমাদের কোনো ভেরিফিকেশন কোড আসছে কিনা ওকে আমার এটা লাগে নাই ওকে নো প্রবলেম তো না লাগলে আপনাকে অবশ্যই একটা ভেরিফিকেশন কোড চাইতে পারে এখানে কোনো কিছু দরকার নাই এস আই ডু এগুলো কোনো কিছু লাগবে না আপনি স্কিপ করে চলে যান এগুলো কোনো কিছু আপাতত দরকার নেই স্কিপ করে চলে যান ঠিক আছে তো আমি স্কিপ করে চলে আসলাম আমাদের একটু লোড নিচ্ছে লোডটা শেষ হয়ে যাক ঠিক আছে এখান থেকে আমরা দেখতে পারতেছি ক্রিয়েট প্ল্যান আমাদের একটা মানে প্যাকেজ চুজ করতে বলতেছে যদি আপনি কাজ করতে চান লং টাইম তো আপনাকে অবশ্যই প্যাকেজটা নিলে বেটার হবে তো আমি চাচ্ছি না এরকম কোনো কিছু নিতে তো আমি এখান থেকে আসব এখান থেকে আমি মেবিল আর টেক আওয়ার্স দিয়ে দিলাম ওকে এখান থেকে আমি চলে যাব এটা আমাদের একটু লোড নেই লোড শেষটা হয়ে গেলে তারপরে কাজটা ইজি হয়ে যাবে ওকে আমাদের এখানে বলা আছে ফিচার তিরিশ দিন ইউজ করতে পারবো এখানে তারপরে আপডেট করে নিতে হবে ওকে এখানে ল্যান্ডিং পিসটা ইমেল মার্কেটিং করার জন্য ওকে এগুলো আমাদের কিচ্ছু লাগবে না ঠিক আছে আমরা যেটা করবো এখান থেকে আমাদের ম্যানেজ অ্যাকাউন্টে এখানে চলে আসবেন বা আপনার প্রোফাইলে চলে আসবেন এখান থেকে সব কিছু আপনি ঠিক করে নেবেন আপনার সমস্ত কিছু যদি আপনি লং টাইম ইউজ করতে চান তাহলে এখান থেকে সব কিছু ঠিক করে নেবেন পেজ ডোমেন এখানে সব কিছু দেখে নেবেন একটু ভালো করে কী কী আছে এখানে সব কিছু দেখেন টুইস্টে ভেরিফিকেশন করে নেবেন করার পরে আমরা মেন টুলসে চলে যাব ওকে এখানে দেখেন আপনি কি কি করতে পারবেন ইমেল মার্কেটিং করতে পারেন অটো রেসপন্সটার করতে পারবেন ওয়েবসাইট বিল্ডিং করতে পারেন ওয়েবসাইট তৈরি করতে পারেন ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারেন একটা ফর্ম তৈরি করতে পারেন রিপোর্ট অনেক কিছু আছে ঠিক আছে conversation panel paid ads chats অনেক কিছু আছে ফিচার আছে আপনি ওয়েব ইউনার করতে পারবেন জুমের মতো করে ঠিক আছে তো ওকে আমাকে আবার একটা বায়ার মেসেজ করে ফেলছে তো আমরা এখানে অনেক কিছু দেখতে পাইতেছি আমি তোমার কথা বুঝতে পারতাছি না। তো আমি একটু দুঃখিত আমার একটু এখানে একটা ক্লায়েন্ট এস এম এস করছে আমি ক্লাসে ভিডিও বানানোর সময় আমাকে বায়ার আবার মেসেজ করতেছে তো আমি সেজন্য একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম ওকে তো আমরা এখান থেকে অনেক কিছু করতে পারবো আমরা দেখতে পাইতেছি ঠিক আছে আমাদের যেটা দরকার আমাদের কি দরকার আমাদের একটা কি ল্যান্ডিং ব্রিজটা দরকার যার মাধ্যমে আমরা কি একটা সিম্পলি একটা কাজ করে ফেলতে পারবো যাতে আমরা ওই কাজগুলো আমাদের ক্লায়েন্টের জন্য অথবা আমাদের একটা নিশে বা একটা উদ্দেশ্যটা পূরণ করতে পারি আমার যেহেতু আমি ক্লিক ব্যাঙ্কের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ক্লিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওকে মেবি একটু ওকে এটা হচ্ছে ক্লিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমি চাচ্ছি যে ক্লিক ব্যাঙ্কের এক মানে প্রোডাক্টের জন্য আমি সরাসরি ক্লিক ব্যাঙ্কের কোনো প্রোডাক্ট কিন্তু আমি সরাসরি প্রচার করতে পারবো না তো এই জন্য কী হবে আমাদের একটা ল্যান্ডিং পৃষ্ঠা অথবা একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে তো আমি যদি এখানে ধরেন আমি যেহেতু সবসময় হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করে থাকি হেলথ অ্যান্ড ফিটনেসে যদি যাই আমি একটু নিচের দিকে যাই হেলথ অ্যান্ড ফিটনেস লেখা আছে এখানে যাব যাওয়ার পর এখান থেকে আমি একটু গ্রাভিটিটা চেঞ্জ করে নেব উপরতে চলে যাব এখান থেকে আমি দিয়ে দেবো গ্রাভিটি ওকে গ্রাভিটি হাই দিয়ে দিলাম গ্রাভিটি ওকে হাই এখানে লো থাকলে হাই দিয়ে দিবেন এখানে অনেক ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আছে এটা হচ্ছে অ্যাফিলেট প্রেস আমি দেখতে পারি এখানে অ্যাফিলেট প্রেসটা কীরকমভাবে তৈরি করছে দেখেন এখানে সুন্দর করে একটা অ্যাফিলেট প্রেস তৈরি করছে ঠিক আছে আর এটা হচ্ছে প্রমোট করার লিঙ্ক উপরেটা তো আমি দেখি কোন প্রোডাক্টটা বেটার আমার কাছে লাগে সিম্পল তো ওরকম আমি চাইলে কিন্তু একটা ডিজাইন করে ফেলতে পারবো আমার এই ইটা দিয়ে দেখেন এখানে সুন্দর করে সব কিছু দেওয়া আছে তো আমি দেখি আরও কোনো ভালো কোনো একটা ই পাই কিনা ল্যান্ডিং পিসটা পাই কিনা ওইটার মতো করে আমরা ডিজাইন করব। আমি দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে ঠিক আছে অনেক প্রোডাক্ট আছে অনেক সার্ভিস এখানে তো ধরেন আমি এটা দিয়ে দেখি আমি কয়েকটা চেক করি ওকে একটা প্রোডাক্টই বারবার আসতেছে ওকে ওকে এই এই সাইডটা খারাপ না একদম এটাই ভালো আছে ওকে এবার আমি যেটা করব আমি যেহেতু ল্যান্ডিং পেজটা তৈরি করতে চাচ্ছি আমি চলে যাব হচ্ছে আমাদের গেট রেসপন্সের গেট রেসপন্স এখানে ক্লিক করবো আমি চলে যাব কোথায় ল্যান্ডিং পেজটা একটা ল্যান্ডিং পেজটা দরকার ওকে আমি ল্যান্ডিং পেজটার উপরে ক্লিক করবো আমি ল্যান্ডিং পেজটার উপর ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে ক্রিয়েট ল্যান্ডিং পেজটা হ্যাঁ এখানে ক্রিয়েটে ল্যান্ডিং পেজটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন মানে রেডিমেড ট্যাম্পলেট এখানে অনেকগুলো দেওয়া আছে দেখেন অনেক ট্যাম্পলেট এখানে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর ট্যাম্পলেট অনেক সুন্দর সুন্দর ট্যাম্পলেট ওকে আমি একটা কাজ করি এখান থেকে আমি হেলথ অ্যান্ড ফিটনেসটা বাদ দিয়ে আমি অনলাইন ইনকামের যে বিষয়টা আছে সেটা দেখি বিজনেস ইন্টারেস্টেড ইনভেস্টিং ওকে দেখি এটাতে ক্লিক করি ম্যাকমানি অনলাইন ওকে এটা চলবে না দেখছেন আমরা যারা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে মানে দৌড় পারি যে আমাদের প্রোডাক্ট অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করব এখানে অনেক কিন্তু সময়ের প্রয়োজন হয় একটা অ্যামাজন প্রোডাক্ট কমিশন কত দেয় আপনাকে সর্বোচ্চ ধরেন একশো ডলার একটা প্রোডাক্ট বেচলে আপনাকে সাতশো থেকে আটশোশো বা এক হাজার টাকা দিতে পারে আর এখানে দেখেন কমিশন দেখেন ঠিক আছে কমিশন আর কমিশন একটা প্রোডাক্টের থেকে কমিশনই বেশি ওকে আমি একটা ই করি এটা ষাট পার্সেন্ট কমিশন এই প্রোডাক্টটা নিলে এই প্রোডাক্টটা বেচতে পারলে এটা ডিজিটাল প্রোডাক্ট এটা ক্রাইপ্টো আনলিমিটেড কী লেখছে আনলিমিট ক্রাইপ্টোর ওকে এই প্রোডাক্টটা বিক্রি করলে আমরা কত পাবো ষাট পার্সেন্ট কমিশন পাবো ষাট পার্সেন্ট বুঝতেছেন ব্যাপারটা কি কোন জায়গায় পৌঁছেছে এইগুলা প্রোডাক্ট তো এখানে বিশাল বড় একটা ল্যান্ডিং পেজটা এত বড় ল্যান্ডিং পেজটা বানানো এখন পসিবল না now you can get this useful information তো আমার ওইখানে ভিডিও শুরু হয়ে গেছে ঠিক আছে তো ভিডিও শুরু হোক সমস্যা নাই তো আমরা এই একটা ওয়েবসাইট আছে তো এটার মতো করে বানাই এটা মেবি একটা সিস্টেম ইমেল মার্কেটিং করার জন্য welcome to affiliate unfit okay ধরেন এখানে ধরেন আমি এত এখন বানানো পসিবল হবে না সময় কম আমরা ক্লাসটা লং করব না তো এখানে দেখেন অনেক ধরনের ট্যাম্পলেট কিন্তু ডিজাইন করা আছে সুন্দর সুন্দর ট্যাম্পলেট মানে আমাদের ওয়েবসাইট তৈরি করা আছে আমরা এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট নিয়ে কাজ করতে পারি অথবা সরাসরি আমরা এখান থেকে একটা নতুন করে তৈরি করতে পারি দেখেন আমাদের সাথে কোনটা যায় আমি একটা পেজ নিছি দেখি আরও কোনো ভালো কোনো পেজ পাই কিনা আমি একটু ভালো কোনো পেজ পাই কিনা ওরে বাপরে এত কমিশন পঞ্চাশ পার্সেন্ট কমিশন দিলে এক এক মাসে একটা প্রোডাক্ট বেসলি তো কোটিপতি তো এখানে দেখেন সিম্পল একটা প্রোডাক্ট রবট মেবি এটার খুবই দাম এটা পঁচাত্তর পার্সেন্ট কমিশন আমি কোনো ভালো কোনো ল্যান্ডিং পেজটা পাইতেছি না যেটা আসলে আমাদের কাজে লাগাইতে পারি তো এটাই থাক আপাতত ধরেন এটাই আমি একটা বানাইতেছি ধরেন আমি ল্যান্ডিং পেজটায় চলে গেলাম একটা এখান থেকে একটা ট্যাম্পলেট নেই এটার সাথে যাবে এরকম কোনো কিছু ওকে রেজিস্টার ওকে এটা নিয়ে আমি এই ট্যাম্পলেটটা নিয়ে ইউজ করি ইউজের এখানে ক্লিক করবেন এখানে আপনাকে একটা নাম দিতে হবে ঠিক আছে আপনি একটা যে কোনো একটা নাম দিতে পারেন আপনার আমার প্রোডাক্টটার নাম কি আছে কনভারসেশন লো ওকে আমি একটা নাম দিয়ে দিই আপনার মনের মতো করে আপনার একটা ডোমের নাম দিতে পার আমি এখানে নেক্সট করে ফেলি নেক্সট করলাম ওকে আমাদের একটা ল্যান্ডিং পৃষ্ঠার কাজ চলতেছে তারা কাজ করতেছে আর কি আমি কিন্তু এখানে ইজিভাবে ইজিভাবে ধরেন আমার উপরে কি থাকবে এবং নিচে কি থাকবে ছবিটা চেঞ্জ হবে কিনা এখানে সব কিছু কিন্তু আমার নিজের মতো করে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো ওকে তো এবার যদি আমি ধরেন এখানে আমি একটা ট্যাক্স লিখে দিই দেখি নাই কেনা ওকে এখানে একটা ট্যাক্স লিখে দিই আমি ধরেন এই টেক্সটা আমি এখানে দিয়ে দিলাম একদম সিম্পল যে কেউ করতে পারবো ঠিক আছে আমি এখান থেকে যেটা করব এটা সম্পূর্ণ সিলেক্ট করে আমার আগেরটা পেস্ট করে দিই দেখি নাই কেনা ওকে নিয়ে নিচ্ছে আবার চাইলে এখান থেকে সাদা মতো করা যাবে নো প্রবলেম কালো আছে এটা আমি চাইলে সাদাও করে দিতে পারি দেখেন একদম সিম্পল সিম্পল কাজ ঠিক আছে এটা হয়ে গেছে মানে আমাদের ওকে দিয়ে দিলাম এটা ওকে হয়ে সরি ওকে এটা কালাই থাক কালাই বেটার লাগতেছে ওকে ওকে এটা হয়ে গেছে নিচে কি একটা ডেসক্রিপশন আছে ঠিক আছে এই ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিয়ে দিলাম এই ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিব আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করব সিলেক্ট করে আমি এখান থেকে চাইলে কি এটা পেস্ট করে দিব এবং নিচে চাইলে এটা আপনি ড্রপ ডাউন করে নিচের দিকে আনতে পারেন একদম সিম্পল কাজ তো দেখেন আমাদের ডেসক্রিপশনটা কিন্তু হয়ে গেছে এখানে যেটা আছে একটা রেজিস্টারের একটা কি ই ইয়ে আছে তো আমি দেখেন নিচে একটা রেজিস্টার দিয়ে দিলাম রেজিস্টার এখানে দেওয়া আছে আমার আর মানে দিতে হবে না কষ্ট করে তো এখানে দিয়ে দিলাম এবার কী চাইছে একটা ফটো এই ফটোটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন ফটো আমি ডাউনলোড করে ফেলি এখানে আর অনেক বড় ল্যান্ডিং পেজটা আপনি আমার থেকে অনেক ভালো করে বানাইতে পারবেন যদি একটু সময় দেন এখান থেকে একটু চেক করে নেবেন ঠিক আছে কষ্ট করে আমি যেটা করবো এখান থেকে দেখি আমি ছবিটা চেঞ্জ করতে পারি কিনা ওকে ছবি এই ছবিটা আমি ডিলিট করে দিই ওকে ওকে ওকে তো আমি এখান থেকে ছবিটা ডিলিট করে দিব ছবিটা নিতে ছিল না ওকে একটু একটু উপরে করি ডেকে যাইতেছে না সব কিছু এটা আমি নিচের দিকে করতে পারি নিচের দিকে আসি ওকে আর লেখাটা আরেকটু নিচের দিকে দিয়ে দিই ওকে সাইন আপ টু ভিডিওটা লাগবে না আমাদের এটা কেটে দেই এখানে আমার একটা ছবি নিয়ে আসি ছোট্ট করে একটা ছবি নিয়ে আসি এখানে আমি ছবির সেকশনটা দিয়ে দিলাম ছোট করে আর এখানে আমি রিপ্লেস করে দিব রিপ্লেস আমি আমার ফাইল থেকে একটা ছবি নিয়ে আসতে চাইতেছি এখান থেকে আমি আমার আপলোড কম্পিউটার কম্পিউটার থেকে আমি একটা ছবি নিয়ে আসবো এখান থেকে আমার এটা হচ্ছে আমার ফটো ওকে অ্যাড করে দিলাম তো অ্যাড হয়ে যাক ইউজ আমি ইউজ করতেই চাচ্ছি ওকে এটা হয়ে গেছে এখান থেকে দেখেন সিম্পলি একটা কিন্তু ডিজাইন হয়ে গেল উপরেটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন ওকে আমি ডিলিটই করে দিই এটা আমার লাগতেছে না আপনি চাইলে আপনার কোম্পানির জন্য একটা রিপ্লেস লোগো নিয়ে আসতে পারেন ধরো এটাই আমার একটা লোগো তো আমি এটা ইউজ করে ফেললাম ওইখানে দেখেন ইউজ হয়ে গেছে তো আপনি চাইলে একটা লোগো ইউজ করতে পারেন এখানে দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা সুন্দর একটা ল্যান্ডিং পিসটা হয়ে গেছে তো এরকম আপনি চাইলে এর থেকে আরও ভালো ভালো ডিজাইন করতে পারবেন এখানে অনেক রেডিমেড ট্যাম্পলেট আছে আমার যেহেতু সিম্পল ট্যাম্পলেট নিয়েছি ঠিক আছে খুব ভালো ডিজাইন করার প্রয়োজন নাই আপাতত তো এবার আমি যেটা করবো এখান থেকে কী করবো নেক্সট স্টেপে চলে যাব এখান থেকে আমি এখানে ক্লিক করব নেক্সট প্রসেস ভার্সন ওকে আমি এটা দিয়ে দিলাম তো আমাদের এটা কাজ শেষ এখানে বলতেছে পেজের টাইটেল দিতে একটা ডেসক্রিপশন আপনার মনের মতো করে একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন আমি একটা দিয়ে দিলাম আর কি জিবি ডেসক্রিপশন ও সেট ওকে এখানে একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম ঠিক আছে এখানে আমি একটা এখানে দেখেন আমি যে জিমেলটা দিছিলাম সেই জিমেলটার উপর বেস করে এখানে কিন্তু আমার একটা ওয়েবসাইটের ওয়েবসাইট তৈরি হয়ে গেল দেখছেন একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আপনি চাইলে আরও মানে এই ওয়েবসাইটটা আপনি এক্সট্রা আরও বসাইতে পারেন আরও কিছু অ্যাড করতে পারেন এই যে আমি যে যে অ্যাড করলাম অথবা ডাইরেক্ট আপনি এরকম কিছু একটা দিতে পারেন আপনার নিজের মতো করে একটা ইউআরএল দিতে পারেন দিয়ে আপনি এখান থেকে আসবেন এখান থেকে দেখি ওকে এখানে আরও কিছু আছে কিনা ওকে এটা আর কিছু লাগবে না ওকে এটি থাক এবার আমি এখান থেকে পাবলিশ করে দিব দেখি আমাদের আর টেমপ্লেটটা কীরকম কাজে লাগতেছে আর কি দেখি দেখি দেখি এটা আমি ভিউ করে ফেলি দেখি আমাদের টেমপ্লেটটা হয়েছে কিনা ভালো এই দেখেন আমাদের কিন্তু টেমপ্লেটটা কিন্তু এখন কাজ শুরু হয়ে গেছে মানে কাজ করা যাইতেছে আর কি ঠিক আছে এখানে কিন্তু আমরা সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবো ল্যান্ডিং পেজটা ওকে তো আমি দেখেন এটা হচ্ছে আমাদের কি ডোমেন ওরা একটা তৈরি হয়ে গেছে একটা অটোমেটিক্যালি একটা ডোমেন কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এই ডোমেনটা নিয়ে কিন্তু আমি আমাদের কাজগুলো করে ফেলতে পারবো ঠিক আছে আমাদের কিন্তু ডোমেনেরও প্রয়োজন হইতেছে না আর সব কিছু কিন্তু আমরা এখানে ফ্রিতে পেয়ে যেতেছি দেখেন দেখছেন একটা ল্যান্ডিং পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু একদম সিম্পল ল্যান্ডিং পেজটা আপনি চাইলে আপনারা আরও চাইলে আরও এর থেকে ভালো ভালো ডিজাইন করতে পারেন এই যে দেখেন ল্যান্ডিং পেজটা পেজ তো আপনি যদি আপনারা যদি এখানে আসেন এখানে আসার পরে যদি ক্রিয়েটে ক্লিক করেন এই যে দেখেন একটা ল্যান্ডিং পেজটা পাবলিশ হয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আপনার এখান থেকেও দেখতে পারবেন কেউ মেসেজ করছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন ওকে আমি যদি ল্যান্ডিং পেজটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে করা আছে <coughs> দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে একদম প্রফেশনাল লুক যেটা বলার বাইরে একটা একটা ওয়েবসাইট যে এত সুন্দর হয় এটা না দেখলে আসলে বলা যাবে না অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলছে করে করে রেখে দিছে আপনি চাইলে এগুলো কিন্তু আপনার মনের মতো করে এডিট করে নিতে পারবেন এটা যে কেউ করতে পারবে ঠিক আছে আপনি ব্লগ সাইটের মতো করে করতে পারবেন দেখেন কিন্তু অনেক ডিজাইন আছে আপনি শেষ করতে পারবেন না এত ডিজাইন এখানে তৈরি করা আছে আবার গিফট কার্ড যদি হয় যদি গিফট কার্ড যদি আপনার গিফট রিলেটেড কোনো কিছু থাকে সেটাও এখান থেকে আপনি কিন্তু একটা ল্যান্ডিং পেজটা তৈরি করে ফেলতে পারবেন আপনি যে কোনো ট্যাম্পলেট চান এখানে কিন্তু পেয়ে যাবেন ধরেন বুক নিয়ে যদি ধরেন এখানে দেখেন একটা সুন্দর একটা ট্যাম্পলেট এখানে দেওয়া আছে আমি এখান থেকে নাই কিনা ওকে এই টেমপ্লেটটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে ওকে এটা কাজ চলতেছে কাজ চলুক সমস্যা নাই আমাদের হাতে সময় আছে পর্যাপ্ত দেখেন এখানে লেখা আছে get your free copy now এখানে দেখেন বইয়ের একটা সুন্দর একটা সিস্টেম দেওয়া আছে খুব সুন্দর ডিজাইন দেখছেন খুব সুন্দর এখানে আপনার বইয়ের ইনফরমেশন দিবেন যদি বুক রিলেটেড হয় ধরেন আমি ক্লিক ব্যাংকে আমি একটা বুক রিলেটেড কোনো কিছু পাই কিনা দেখি এটা আছে maybe E book E marketing E business okay education এডুকেশনের ভিতরে অ্যাডমিশন ওকে লোনস ওকে বুক বুক বুক আমি এখানে বুক লিখি ওকে বুক দেখি বুক দিয়ে কোনো কিছু আসে কিনা ওকে একটা ল্যান্ডিং পেজটা আমি দেখি ডিজাইনগুলো তাহলে আপনারা আরও ভালো ভালো লাগবে আপনাদের ওকে এখানে দেখেন বুক রিলেটেড এটা কিন্তু আপনি সিম্পলি তৈরি করে ফেলতে পারেন ঠিক আছে একদম সিম্পলি তো আমি একটা কিন্তু তৈরি করে বাইরকে আমি দিছি এটা মূলত আমাদের অ্যাড ক্যাম্পেইনে কাজে মানে কাজে খাটাইছি আর কি আমাদের এখন এটাতে অ্যাড চলতেছে এই পেজ দিয়েই মূলত আমি কাজটা করে ফেলছি আমি যদি আপনাদেরকে দেখাই ওইখানে রেডিমেড ডামেন কেনা ছিল ডাব্লিউ ডাব্লিউ ডট কম আমি আপনারা এখানে চলে যাবেন হচ্ছে ফ্রি থ্রি বট তেল hotel bus bus dot com dot com এটা আমি তৈরি করছি তৈরি করছি এই ল্যান্ডিং পেজটা বাইরের জন্য বাইরের এখন মূলত অ্যাড ক্যাম্পেইন চলতেছে এই এটা আমি তৈরি করে ফেলছি দেখেন সিম্পলি এটা তৈরি করছি এই এটা কিন্তু আমি সুন্দরভাবে একটা তৈরি করে দিছি একদম সিম্পল এটা কিন্তু একদম প্রফেশনাল একটা লুক চলে আসছে এখানে এটা আপনার এভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কিন্তু এটা কিন্তু এখন আমাদের অ্যাড চলতেছে আপনাদেরকে যদি দেখাই যেটা এটা আসলে আমি অ্যাড চালাইতেছি কিনা এই ওয়েবসাইটের উপর দেখাই একটা ল্যান্ডিং পেজটা তৈরি করে কিন্তু আমি কিন্তু অ্যাড চালাইতেছি আমি আমি পেজে যাই আমাদের পেজে তো এটা হচ্ছে আমাদের পেজ এখানে যাব আমি পেজে পেজ থেকে চলে যাব হচ্ছে আমাদের বাইরের নামে একটা পেজ খুলছি নাম হচ্ছে ওকে আমি নিচের দিকে আসি নিচের দিকে আসি নিচের দিকে আসি ওকে এখানে লেখা আছে ওকে মেবি আমি এই অ্যাকাউন্টে করছি কিনা আমার মনে পড়তেছে না আমার তো মনে হয় তো এটাতেই করছি ওকে আমি একটা কাজ করি তাহলে আমার অ্যাকাউন্টটার আমি আমার আরেকটা কম্পিউটারে অ্যাকাউন্টটা করছিলাম ঠিক আছে আমি অ্যাকাউন্টটা ই করতেছি আপনাদেরকে দেখাই তো অ্যাকাউন্টের নাম হচ্ছে আপনার আমেরিকান ডিম ন্যাচারাল ন্যাচারাল মেবি কিছু একটা ওকে আমি এটা তৈরি করছিলাম আমি এটা এখান থেকে আমার পেজে দিয়ে দিব আমার দেখানোর জন্য আমি আমার কম্পিউটারে নিয়ে আসতেছি ওকে মেসেজে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের পেজ ওকে এটা হচ্ছে আমাদের পেজ পেজ অলরেডি ডান তো এটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার পোস্ট করছি ওই পেজের আমি ল্যান্ডিং পেজটাই আমি এটা দিয়ে রাখছি আর কি আপনাদের বুঝান মানে অ্যাড চালাইছি তো এটা এরকম দেখাচ্ছে আপনি যদি দেখতে চান অ্যাডটা এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে যাবেন অ্যাড এ লাইব্রেরি এখানে চলে যাব আমরা দেখেন অ্যাড লাইব্রেরিতে যাই অ্যাড লাইব্রেরিতে গেলে দেখতে পারবেন যে আমাদের একটা অ্যাড চলতেছে বর্তমানে এখানে দেখেন নিচের দিকে লেখা আছে স্পন্সর এটা কয় তারিখে শুরু করছি অ্যাডটা যদি আপনি দেখেন দুই তারিখে অ্যাডটা রান হয়েছে মানে কালকে অ্যাডটা রান হয়েছে আজকে এখনও অ্যাক্টিভ আছে মোটামুটি তিন চার দিন চলবে অ্যাডটা এই অ্যাডটাই একবার যদি আমি ওয়েবসাইটে যাই দেখেন আমাদের ওয়েল ল্যান্ডিং পিস্টাটাই কিন্তু নিয়ে যাবে একদম সিম্পল দেখছেন এই কাজটা এই কাজটুকু কিন্তু আমি এই সফটওয়্যারটা করে মানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করে ফেলছি আপনারা কিন্তু এইভাবে করে ফেলতে পারেন যদি একটু সময় নেন তাহলে সুন্দরভাবে আমার মতো করে একটা ডিজাইন কিন্তু করে ফেলতে পারবেন ইজিভাবে ঠিক আছে এটা শুধু আপনাকে কপি পেস্টের খালি একটু ধারণা নিতে হবে এখানে খালি টেক্সটগুলো চেঞ্জ করবেন বই বুক চেঞ্জ করার জন্য এই যে রিপ্লেস দেওয়া আছে এখানে নতুন টেক্সট নেওয়ার জন্য এখানে অপশন আছে এখানে বাটনের অপশন আছে যদি এখানে বাটন চান বাটনের অপশন আছে এখানে আরও সেকশন নেওয়ার অপশন আছে তারপরে অ্যালাইনমেন্ট নিতে পারবেন এখানে আরও অনেক আছে পারচেস করার জন্য ই করতে পারবেন ঠিক আছে এরকম করে ডিজাইন কিন্তু আপনি সহজভাবে করে ফেলতে পারেন দেখেন এই ডিজাইনটা যদি আমি করি একটা বুক নিয়ে তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা ডিজাইন আসবে দেখছেন এখান থেকে যে কোনো একটা বুক নেব এই পয়েন্টগুলো আমি ধরেন এই পয়েন্টগুলো আমি যে পয়েন্টগুলো আছে এখানে যদি আমি দিয়ে দেই এটা আমি কেটে দিই আপাতত এই যে পয়েন্টগুলো দেওয়া আছে দেখেন সুন্দর করে আমি যদি পয়েন্টটা আপনাকে দেখা বোঝানোর জন্য একটু দেখাই দিই ধরেন এই লেখাটা আমার চাচ্ছি না আমি এই লেখাটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে ধরেন এই এলাকাটা একটু ওকে এটা আমি মাঝামাঝি করে দেই এটা আর একটু স্পেস হয়েছে স্পেসটা কেটে দিলাম এটা একটু উপরে তুলে দিলাম ওকে এবার ধরেন এখানে টেক্সটগুলো আমি চাচ্ছি যে এই টেক্সটগুলো বসবে এখানে কি দেওয়া আছে এই টেক্সটটা আমি দিব এখান থেকে ধরেন এই টেক্সটটা আমি এখান থেকে দিলাম একটা ট্যাম্পলেট আমি এখান থেকে কিন্তু এই এই লেখাটা আমি চাচ্ছি না এখান থেকে এই প্রথম সেকশনটা এই লেখাটা থাকবে ঠিক আছে প্রথম সেকশনটা এটা দিয়ে দিলাম দ্বিতীয় সেকশনে দিয়ে দেবো হচ্ছে এটা দ্বিতীয়টায় এখানে একদম সিম্পল তারপরে হচ্ছে তৃতীয়টায় ধরেন আমি এটা দিয়ে দিচ্ছি তৃতীয়টা টিপস ওকে ওকে এটা দিয়ে দিছি চতুর্থ আমি এটা দিয়ে দিই এত পার্সেন্ট এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য দেখাইতেছি জাস্ট আমি আমার কোনো এটা এটা কাজ করার কোনো ইচ্ছাও নাই এই এই বুক নিয়ে এখানে আমি ধরেন এটা দেখাই এর থেকে কিন্তু আপনি অনেক আরেকটা সাইট পাবেন যেখানে আমরা সবাই ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি কিন্তু এটা সবচেয়ে সহজ আপনি চাইলে কিন্তু এটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন ঠিক আছে একদম ইজিভাবে করে ফেলতে পারবেন তো এটা আপনি দিয়ে দিতে পারেন এটা উপর একটু উপরে তুলে দিতে পারেন ঠিক আছে আর দেওয়ার দরকার নেই আমি আপাতত এটাই থাক কম তো এখানে দিয়ে দিলাম ধরেন এখানে সাইন আপ তো দেওয়াই আছে ঠিক আছে sign up to grab your sign up sign up now এখানে দিয়ে দিই sign up now sign up now এখানে দিয়ে দিলাম দুইটা বাটন জাস্ট ক্লিক অন এখানে একটা এখানে দিয়ে দিতে পারেন কি নাম দেওয়া যায় এখানে দেওয়া আছে কি সাইন আপের উপরে এই লেখাটা থাকলে বেটার হবে আমি এই লেখাটা দিয়ে দিলাম সাইন আপের উপরে okay sign up sign up sign up okay এখানে আমি এই লেখাটা দিয়ে দিলাম একটু একটু উপরে তুলে দিলাম আর নিচে আমি চাচ্ছি যে আরেকটা টেক্সট নেওয়ার জন্য এটা আমি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট ওকে এই নিচের লেখাটা আমি ই করে দিই এই এই লেখাটা আমি দিয়ে দিই এটা আরেকটু কার্যকরী হবে আমার জন্য আমি এখান থেকে এটা দিয়ে দিলাম সরি আমার এখান থেকে আসতেছে না এটা একটু বড় করে দেই সিম্পল করে দেই যাতে যে কেউ যেন বুঝতে পারে ওকে আরেকটু বড় করে দেই ওকে এটা এরকমই থাকবে ঠিক আছে একদম সিম্পল একটা ডিজাইন হয়ে গেল আমাদের ওকে এটা মাঝামাঝি দিয়ে দিলাম এখানে দেখেন এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এবার দেখি আমি বইয়ের ভিতরে যাই আবার এটা বুক বুক ইমেল ওকে এখানে সব কিছুই কিন্তু হয়ে গেছে এটার বুকের শুধু বইটা চেঞ্জ হয় না তাই না আমি বইটা আমি এখান থেকে দিয়ে দিলাম ফিটনেসের কাজ মনে হয় খাওয়া সারা শরীর বড় বানান ওকে আমি এই ইমেজটা আমি এখান থেকে রিপ্লেস করে দিই আমাদের মতো করে হয়ে যাবে এটা অটোমেটিকলি আমি এখান থেকে রিপ্লেস করে ফেলি ওকে এখান থেকে আমি কম্পিউটারে চলে যাব আমাদের একটা অ্যাডে ফাইল এখান থেকে ক্লিক করব এখান থেকে আমাদের ওই ইমেজটা নিয়ে আসে এখানে দিয়ে দিব অ্যাডে ক্লিক ওকে আমি এখান থেকে ইউজ করে দিলাম এখানে এটা ইউজ করে দিলাম দেখেন এখানে কিন্তু সুন্দর করে বসে পড়ছে আমাদের এখানে দেখেন সুন্দর করে বসে পড়ছে একদম বোঝা যেন না যায় যে এটা আমাদের উপরে আছে দেখেন একটা সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে get copy get free now get free get your free now get your free now তার মানে হচ্ছে এখানে আমি ওইটা কেটে দিলাম এখানে লেখা আছে এখান থেকে আপনি ফ্রিতে নাও ফ্রিতে পাবেন এখানে বিজনেস সম্পর্কে আরও কিছু চালিয়ে দিতে পারেন on your air big the এখানে কিছু একটা ডিসক্রিপশন আছে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন দেখেন আমাদের সুন্দর কিন্তু একটা সেট হয়ে গেছে এখান থেকে একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজটা তৈরি করে ফেলতে পারছি এটা আমি করে ফেলি আর ক্লাসটার সময় শেষ হয়ে আসছে ঠিক আছে আমরা চাইলে কিন্তু আপনার মনের মতো করে কিন্তু আপনি চাইলে এখান থেকে ডিজাইন করে ফেলতে পারবেন ডিজাইন করে আপনি কিন্তু এখান থেকে আবার দেখতে পারবেন কেউ মেসেজ করছে কিনা আবার চাইলে সেটা আবার অটোমেটিকলি সেটা আবার অটোমেটিকলি তাদেরকে একটা নতুন একটা মেসেজ লিখে রাখতে পারেন যেটার মাধ্যমে কি আপনি তাদেরকে মেসেজে রিপ্লাই করে ফেলতে পারবেন যাতে আপনি সহজেই দেখেন এখানে সব কিছু সেট হয়ে গেলে আপনারা করে বিষয়টা বুঝতে পারছেন যে এখানে সেট কীভাবে করতে হবে তো আমি এটা দেখাচ্ছি না আপনি এখান থেকে যদি আপনি টুলসে যান এখান থেকে দেখেন কিভাবে অন্য একটা ক্লাসে আমরা দেখব কিভাবে অটোমেটিকলি তাদের কাছে আপনি নির্দিষ্ট সময় ধরেন আজকে একটা মেল পাঠাবেন সেকেন্ড ফার্স্ট মেল দেন আপনি পরের দিন আরেকটা মেল পাঠাবেন নতুন নতুন মেল কিন্তু অটোমেটিকলি পাঠা পাঠাতে পারবেন যারা আপনার এই সাইটগুলোতে কি মানে আপনার ইয়েতে ল্যান্ডিং পেজটা বা আপনার জিমেলে যারা সাবস্ক্রিপশন করে রাখবে তাদের জন্য কিন্তু আপনি অটো এই যে অটো স্পন্সর এটা কিন্তু ইউজ করতে পারেন এটা হচ্ছে অটোমেটিকলি মেসেজ তৈরি মেসেজ মানে দিবে আর কি রবট সিস্টেম তো আপনি এখান থেকে কিন্তু সেট করে ফেলতে পারবেন দেখেন এখানে ক্রিয়েট এখানে সব কিছু বলে দেওয়া আছে আপনি শিডিউল করে রাখতে পারবেন ঠিক আছে একদম সিম্পল আর ঠিক আছে সমস্যা নেই আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার কথা বুঝতে অবশ্যই আমাদের আমাকে বলবেন আর আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য